সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমার কাছে একটি দেওয়াল দেওয়ালগুড়ি এসেছে কারণ আমি রেখে যে কাজ করি তো এই দেওয়াল ঘুরটি হচ্ছে সেকেন্ডের কাটা ঘুরছে কিন্তু ঘন্টার কাটা সেকেন্ডের কাটা ঘুরছে না তো কাস্টমার আমার কাছে নিয়ে আসছে মুরব্বী আঙ্কেল আমরা এটা খুলবো খুলে দেখবো আসলে এটার কি problem maksudkan mereka seperti contohnya lagi karena mereka politik ini kan menjadi Islam jelas jelas saya berarti untuk larangan untuk larangan itu kosong itu itu ini ada di dalam তো আমরা গ্লাসটিও খুলে নিলাম এটা হচ্ছে এলইডি ডিসপ্লের মতো দারুণ সিস্টেমটা করেছে তো এটা একটু জায়গায় রাখি মাছের ডিম দেওয়ার সম্ভাবনা রয়েছে তো যেহেতু এটা ঘন্টার কাটার প্রবলেম তো আমি ফুল মেশিনটি খুলে নেব কারণ এটা যে লকগুলি রয়েছে তো এই লকগুলি সম্পূর্ণ ঠিক আছে কারণ এটা খুলে নিতে হলে আমার ওই স্ক্রুগুলি খুলে নিতে হবে তো আসলে এই প্রবলেমটি যে কারণেই হয় এটার ভিতরে যে প্রিমিয়ামগুলি থাকে পাঁচটা অথবা ছয়টা তো আমি করে নিই এক এক করে এক এক সিস্টেম করছে তো এই প্রিমিয়াম অনেক সময় ভার ভেঙে যায় তখন আপনার এই কাজগুলি মানে মেশিনটা অকেজ হয়ে যায় তো আমরা দেখবো এটা যদি দাঁত না ভেঙে ভেঙে যায় তাহলে মেশিনটি চেঞ্জ করে দেবো আর যদি দাঁত ভেঙে না যায় তাহলে এটা কি পুনরায় আমি ঠিক করে দেব Thank you. তবে বন্ধুরা এটা আসলে যে প্রিমিয়ামগুলি লাগতে যে গাছ থাকে যে গাছের ভিতরে প্রিমিয়ামগুলি লাগাইতে মানে লাগানো থাকে সুন্দরভাবে সেটিং করা থাকে তো সেই ঘাট ভেঙে গেছে যার কারণেই এটার এই সমস্যা তো আমরা এটাকে আবার পুনরায় রিপেয়ারিং মিটিং করবো এই গাছ তো দেখতে পাচ্ছেন ফুল গাছ নষ্ট হয়ে গেছে সাধারণত ওই গাছ নষ্ট হয়ে গেলে বইটি অকেজি হয়ে যায় কারণ বইটা যে সেদিনে থাকবে সেই সেদিনে আর থাকে না সেক্ষেত্রে এটা লাগালে চলবে কিনা এটাই লোকের টেনশন তবে না চললে এটাকে নতুন মেশিন ব্যবহার করতে তো আমি এক একে লাগিয়ে সব আসলে এখানে যে কিন্তু থাকে সেই তিনটি করা থাকবে তারপর এটায় গিয়ে ভিতরে কাঁটাকে ঘুরাবে এটা ভেঙে যাওয়ার কারণে এটা ক্ষতি করা যাবে না এটা নতুন একটা মেশিন লাগাই নিতে হবে একশো টাকা বন্ধুরা এই প্রিমিয়ামটি বা এই সেকশনটা ভাঙার কারণে মেশিন তো এটার চাইতেও অনেকটা উন্নত মেশিন তো একই কোম্পানি আমরা এখন এটিকে সেটিং করব এটিকে সেটিং করা একেবারেই সহজ কাজ আমাদের সেটিং এর পালাটি শেষ আমরা এখন পুনরায় ব্যাটারিটি লাগাবো তো দেখতে পারলেন অতি সহজে একটি কাজ করা যায় তো চাইলে আমার এই ভিডিওটি দেখে আপনি নিজের কাছে নিজেই করে নিতে পারবেন তো আমরা এখানে থেকে সেটিং করে দেবো রানিং ক্লাসটি লাগিয়ে নিতে তো তার আগে কাটাটি আর একটু এটার ভিতরে আমি আসলে টুইটার বেশি একটা ব্যবহার করলাম না কারণ কাজটি হাতেই স্বাভাবিকভাবে করা যায় কারণ যাতে করে গ্যালাক্সির ভিতর লেগে বন্ধ না হয়ে আমাদের কাজটি প্রায় হয়েছে আমরা এখন মাটি লাগিয়ে নিতেছি তারপর টাইম সেটিং করে দেবো আমাদের কাজটি প্রায় একেবারেই শেষ করলাম আমরা এখন ছয়টা বত্রিশ মিনিট আমরা এখন ছয়টা বত্রিশ মিনিট দিয়ে দেবো দেখতে পারলেন এটা সম্পূর্ণ ব্যবহারের যোগ্য হয়ে গেল আমি আমার দেখলাম এটা সম্পূর্ণ করবো তো সুস্থ থাকবেন দেখা আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম